এই বন্টু কত মরুভূমিকা কয় সঠিক ভাষা যদি না কয় পারিস পিঠে চাম তুলে ফেলে দেবো যেটি কোন কিছু জন্ম লাই না স্যার তাকে মরুভূমি কয় বলে আমি জানো কেন কে সম্ভব আর উদাহরণ দে কসি যেমন স্যার আপনি টাক মাথা চুল নাই এটাও এক ধরনের স্মল মরুভূমি যেটি কিনা ভিটা আছে কিন্তু বীজ গজায় না স্যার ঠিক ভাবে উত্তরটা দিয়ে পানো তো ও মাগো ও oh, নো ইয়ার কি করার জায়গা পাস না স্কুলে থাকি আর কি করছো হ্যাঁ আর একটা পড়া ধরছুম কদিনই কোন স্যার কি প্রশ্ন আচ্ছা বলতি তুই আগে কত বড় হয় তুই কি হবা চাস স্যার মুই বড় হই স্কুলের মাস্টার হবা চাও ক্যা কৃষক সবকিছু বাদ দে মাস্টার এর পিছটানে কোনো না কোনো কারণ থাকা লাগবে তো না কি কস বলটু কৃষক রে বলটু কদিন না কি কারণে স্যার ছোট মুখে বড় কথা কইলে তো আগ ধরে যেতে পারেন আপনিরা কিছু জানেন আর না জানেন বইয়ের মধ্যে আছে সেই অনুযায়ী পরে আসবা কন্ত খালি পরের দিন স্কুলেতে আসে যখন আমরা পড়ার উত্তর দেই অজানা বিষয়গুলো জানা হয়ে যায় আপনির কষ্টকে না পরে আসে উত্তর জানে যান এই জন্য মনের আশা যে স্কুলের হেডমাস্টার হবা চাও অজানা বিষয়গুলো ছাত্র হাত তিনি জানেলার জন্য হ্যাঁ কি বলিস Oh no! যাই হোক আটা চিন্তা কর দেখছো বলতো হাঙ্কের দেশত কি সুন্দর আইন কি সেটা আডা নারীর বিয়ার আগমন ঘটবে আঠারো বছর হলে গা তুই বলতো শুনে তো খুবই খুশি হয়েছো তাই লই কে খুশি হর কি আস মানে কি কবা চাচা হারাম জাদা বলতো সব কথা খালি পাস বইয়ের বয়সই তো কেবল আঠারো বছর বান হলো হয় তে কি আছে আপনার বেটির বয়স কেবল আট বছর চলছে তাতে কি তাতে কিছু হলো আমার আনা সমস্যা আছে তাই আপনার বেটির আঠারো বছর পূর্বা গেলে আরো বারো বছর থাকা লাগবে হিসাবটা করছি কারণ আপনার মেয়ের বিয়া কর্ম হেম তাই oh, তাহলে চিন্তা করেন আরো কত বছর আপনি বসে থাকা লাগবে আমার জন্য কোনো ঠিক নাই একশো পাঁচশো বা ইচ্ছা তাই আপনার বউ এত টেকালে কি করে কি জানি মুই তো জানো না এত টাকা দিয়ে কি করে কৃষক স্যার আরে পাগলা আমার বইয়ের হাতে তো কোনো টাকাই দেয়নি খালি চাই থাকে হ্যাঁ পাগলা হলে আপনি টাক মাথা ভেড়া ও গো Oh no! <laughs>